আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহু আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রসুলিহিল আমিন ওয়ালা আলিহি ওয়াসাহাবিহি আজমাইন আম্মা বাদ আউযু বিল্লাহি সামিইল আলিমি মিনাশ শাইতানির রাজিম মিন হামজিহি ওয়া নাকফিহি ওয়া নাফসি বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া কুল জাআল হাক্কু ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা প্রশংসা মাত্র আল্লাহর জন্য শান্তির ধারা বর্ষিত মোহাম্মদ সাল্লাহু আলী ওসাল্লামের প্রতি সুপ্রিয় শ্রোতা মণ্ডলী সম্প্রতি একটি বিষয় নিয়ে খুব কথাবার্তা চলছে সোশ্যাল মিডিয়াতে বাংলাদেশের একজন আলোচক স্বনামধন্য একজন আলোচক মিজানুর রহমান আজহারি তিনি একটা প্রশ্নোত্তর পর্বে তিনি একটি উত্তর দিয়েছিলেন যে পবিত্র কোরআনকে দেখে দেখে পাঠ করা যাবে কি যাবে না এই মর্মে তো যাই হোক তিনি এখানে সর্বশেষ সিদ্ধান্ত তার এটা মত আমি যতটা বুঝেছি তার কথা থেকে তিনি বোঝাতে চেয়েছেন যে হ্যাঁ পবিত্র কোরআনকে এটা দেখে দেখে কেউ যদি তারাবি সলাতে যদি কোনো ইমাম যদি পড়ে এক্ষেত্রে কোনো আপত্তি করার জায়গা নেই তবে তিনি এটাকেও প্রাধান্য দিয়েছে তবে মানে সবসময় যেন এমনটি না হয় তথা তিনি বোঝাতে চেয়েছেন যে এটা এক প্রকার জায়েজ এটা না জায়েজ নয় তো এটা নিয়ে দেখলাম যে বেশ কিছু আলোচক তারা এটা বিরোধিতা করছে এবং তারা বলতে চাইছে যে মূলত পবিত্র কোরআন সলাতে বিশেষ করে দেখে দেখে পাঠ করবে এটা মাখরু তথা এটা হারাম বা নাজেজ এটা তারা বোঝাতে চাইছে তো যাই হোক এই বিষয়টাকে আমরা মানে সাধারণ জনসাধারণ জনসাধারণের সামনে এটা স্পষ্ট করার জন্য আজকে এসেছি প্রথম কথা যে আজহারি সাহেব যে আলোচনাটি করেছে বা তিনি যে ফতোয়া দিয়েছে এটা কি সম্পূর্ণ কি সালাব বিরোধী বা এটা কি কোরআন বিরোধী উত্তর হচ্ছে না তিনি যেমনভাবে বলেছেন আমরা যদি ভালোভাবে কোরআন হাদিসকে ঘেটে দেখি তাহলে আমরা বুঝতে পারি যে না তার এ ফাতুয়াটা এটা কোরআন সোনা বিরোধী নয় বরং তিনি যে কথাটা বলেছেন এটা মানে সঠিক কথাই বলেছেন যে পবিত্র কোরআন সলাতের মধ্যে কোনো ইমাম যদি চাই দেখে দেখে পাঠ করবে এটা করাটা জায়েজ তবে এটা যে সর্বোত্তম এটা করতে হবে এটা ফরজ এটা ওয়াজিব বা এটা সুন্না এমন কিছু নয় তবে যদি জায়েজ না জায়েজের মাসালা আসে এক্ষেত্রে অবশ্যই এটাকে জায়েজ বলতে হবে কেন কোরআন সুন্না এবং সালাবদের দৃষ্টিভঙ্গি থেকে ঠিক একইভাবে যারা বিরোধিতা করছে তারা কিছু দলিল উপস্থাপন করেছে ইনশাআল্লাহ আমরা সেই দলিলগুলোকে খণ্ডন করব আসেন প্রথমত আমরা আজকে আলোচনা করি যে চার মাঝাবের ফাতোয়া কি আছে কোনো ইমাম সাহেব যখন নফল কোনো সালাত আদায় করবে এমতো পরিস্থিতিতে পবিত্র কোরআনকে দেখে দেখে ইমাম সাহেব পাঠ করতে পারবে কি পারবে না চার মাঝাব এর মানে মত বা সিদ্ধান্ত তাদের কি ইমাম শাহি তিনি জন্মগ্রহণ করে একশো পঞ্চাশ হিজড়ি মৃত্যুবরণ করে দুশো চার হিজড়ি এবং ইমাম আহমেদ ইবনা হাম্বাল রহমাহুল্লাহ তিনি জন্মগ্রহণ করে একশো চৌষট্টি মৃত্যুবরণ করে দুইশো প্রায় আড়াইশোর দিকে দুইশো ছাপান্ন এরকম কিছু সামথিং তো এখান থেকে বোঝা যায় যে ইমাম শাহি এবং ইমাম আহমেদ বিন হাম্মদ রহমাউল্লাহ তারা শর্ত ব্যতীতই তারা বলেছেন যে না কোনো ইমাম যদি চাই অবশ্যই তারা পবিত্র কোরআন দেখে দেখে পাঠ করতে পারবে অপরদিকে ইমাম মালিক রহিমাহুল্লাহ থেকে কিছু কল পাওয়া যায় মুদান আল মুদানা থেকে যেটা ইমাম মালিকের সাগরেদের লেখা তিনি দুটো কল এসেছেন যে ইমাম মালিক একটাকে মাকরু বলেছেন আর একটাকে জায়জ মনে করেছেন তবে ইমাম মালিক তথা মালিকি মাঝাবের যিনি মানে মুজদাইদ ফিল মাঝাব তিনি পরিষ্কারভাবে বলেছেন যে এখানে ইমাম মালিক রাইমাহুল্লাহ যেটা বোঝাতে চেয়েছেন সেটা মূলত কোনো নফল সালাতে কেউ যদি কোরআন দেখে দেখে পাঠ করে এক্ষেত্রে অবশ্যই জায়েজ আছে এটা ইমাম মালিকের মত তার মানে বোঝা গেল চার মাঝহের মধ্যে তিন মাঝাবের মত ইমাম শাহফি ইমাম আহমদ বিন হাম্বাল তারা বলেছেন অবশ্যই জায়েজ কোনো আপত্তি নেই ইমাম মালিক রাই মহল্লা বলেছেন যে নফল সালাতে দেখে দেখে পাঠ করবে কোনো আপত্তি নেই তার মানে বোঝা গেল চার মাঝার মধ্যে তিন মাঝাবের ইমাম একমত যে কোরআন দেখে দেখে পাঠ করা যায় রইল ইমাম আবহানী হানিফ রহমল্লার মাঝাব ইমাম আবহানী হানিফ সন্দেহ সন্দেহ ছাড়াই এটি স্পষ্ট প্রমাণিত তিনি এটাকে মাকরু মনে করতেন আশ্চর্য হয়ে যাবেন যে ইমাম আবহানী হানিফ তিনি মাকরু মনে করলেও তার দুজন বিশেষ মানে শিষ্য তথা ছাত্র ছিল এক ইমাম মোহাম্মদ আর ইমাম এক কাজী ইউসুফ তারা দুজনই মনে করতেন যে কোনো ইমাম যদি কোরআন দেখে দেখে পাঠ করে এটা জায়েজ এটা অবশ্যই জায়েজ এর দলিল এমন কিছু জায়গায় যাওয়ার দরকার নেই আপনারা বাংলাদেশ থেকে প্রকাশনী নিয়ে আল হেরা কিতাবটা খুলে দেখেন প্রথম খণ্ড একশত এগারো পৃষ্ঠা বাবুল কিরাত অধ্যায়ে আমার কাছে আছে আপনারা বাংলাদেশ থেকে যেটা ছাপিয়েছে একশো এগারো পৃষ্ঠাতে আল হেদায় আপনারা খুলে দেখে নিতে পারেন ইমাম মোহাম্মদ এবং কাজী ইউসুফ রহিমাহুল্লাহ তারা দুজনে বলেছেন যে না অবশ্যই ইমামের মানে ইমাম যদি চাই বা কোনো ব্যক্তি যদি পবিত্র কোরআন দেখে দেখে নফল সলাতে পাঠ করতে চায় এটা অবশ্যই জায়জ আলহামদুলিল্লাহ তার মানে বোঝা গেল চার ইমামের মধ্যে তিন ইমাম একমত আর ইমাম আবনী পেরামল্লা দ্বিমত পোষণ করেছে কিন্তু তার দুজন ছাত্র তারা বলেছে জায়েজ আরেকটা দলিল ইমাম আতাবিন আবির রবা রহিমাহুল্লাহ মুসান্নাফ ইবন আবি সাহেবা হাদিস নাম্বার সাত হাজার দুইশো একুশে তার একটা ফতোয়া মজুদ আছে যে তিনিও বল জায়েজ মনে করতেন আতাবিন আবিরবাকে ইমাম আবুন ইব্রাহিমুল্লাহর উস্তাদ একশো চোদ্দো হিজড়িতে তিনি মৃত্যুবরণ করেন আর আতাবিন আবির অবা প্রসঙ্গে ইমাম আবহন ইব্রাহিমুল্লাহ তিনি স্পষ্ট বলেছেন যে আমার এই চোখ দ্বারা আমার এই চোখ দ্বারা আতাবিন আবির আবার মতো উত্তম কোনো ব্যক্তি আমি দেখি নাই তার মানে বোঝা যায় যে ইমাম আবু হানিফা রহমল্লা দুজন ছাত্র ইমাম মোহাম্মদ কাজী ইউসুফ জায়জ মনে করতেন ইমাম আবু হানিফা রহমল্লার উস্তাদ আতাবিন আবির অবা তিনিও জায়জ মনে করতেন সার্বিকভাবে এই কথা প্রমাণিত হয়ে যায় তার মানে আমরা বুঝতে পারি যে চার মাঝের মধ্যে তিন ইমাম তো স্পষ্টই তারা একমত পোষণ করেছে আর ইমাম আবু হানি রহমল্লার একজন উস্তাদ দুজন ছাত্র তারা একমত পোষণ করেছে আসেন এবং আমরা কোরআন এবং হাদিসের দৃষ্টিকোণ থেকে দেখি যে এইভাবে কি দেখে দেখে কোরআন পাঠ করা যায় আমরা অনেকে দেখছি যে তারা সই বুখারি থেকে জাকওয়ান একজন আম্মাজান আয়েশা রদিয়াল তালা আনহার একজন গোলাম দাস তাকে নিয়ে মানে তার ফতোয়াকে দেওয়া হচ্ছে যে তিনি যখন মানে সলাত আদায় করতেন তখন দেখে দেখে কিরাত করতেন এটা নিয়ে আলোচনা করা হচ্ছে ভাই আপনি জাকওয়ানের দলিল নিয়ে আসছেন আমি স্বয়ং আমার যেন আইসা রদি আল্লাহ তালা আনহার তিনিও যে ইমাম তিনিও যে যখন সলাত আদায় করতেন একটু প্রবলেম হচ্ছে বারবার এটা নেমে যাচ্ছে তো যাক আমাজান আয়েশা রদি আল্লাহ তালা আনহা তিনিও কিন্তু যখন সোলাত আদায় করতেন তিনি যখন সোলাত আদায় করতেন আমার যেন আইসার দেলতালানা তিনিও দেখে দেখে কোরআন পাঠ করতেন এই বর্ণনা পাওয়া যায় শুধু তার দাস যে পাঠ করতেন এমনটা নয় স্বয়ং আইসার রদিয়াল আমার যেন আইসা রদেলতালানা তিনি যখন সলাত আদায় করতেন কিছু কিছু সময় তিনি দেখে দেখে কোরআন তিনি পাঠ করতেন এর জ্বলন্ত প্রমাণ আছে মোসান্নাফ ইবনে আবি সাহেবাতে দেখবেন হাদিস নাম্বার আট হাজার পাঁচশো বাষট্টি শোয়াবুল ইমাল্লিল বেহাকি হাদিস নাম্বার দু হাজার পঁয়ত্রিশ এবং ইমাম বাহাকির বাইহাকি হাদিস নাম্বার তিন হাজার সাতশো সাঁত্রিশ আর ইমাম আবু দাউদের মাসাফি মাসহিফ প্রথম খণ্ড চারশো ছাপান্ন পৃষ্ঠায় আমাজান আইসা রদি আল্লাহ আনহার উক্ত হাদিসটাকে বা উক্ত আসার থেকে বর্ণনা করা হয়েছে যে স্বয়ং আমাজান আইসা রদি আল্লাহ আনহা তিনি দেখে দেখে কোরআন পাঠ করতেন জাকওয়ান্ত করতেন স্বয়ং আম্মাজান আইসাও তিনিও করতেন এখন যারা বলছে যে আম্মা দেখে দেখে পাঠ করা এটা মাকরু বা এটা হারাম তাহলে বলতে হবে যে আম্মাজান রদি আল্লাহ আনহা তিনি কি তাহলে এই হারাম কাজটা তিনি কি করেছেন তাহলে তো ফতোয়া তার দিকে চলে যাবে আসনান নাসাই হাদিসনা তিন হাজার একশো চার কিতাবুল আদাব থেকে পাওয়া যায় যে মায়ের পায়ের নিচে জান্নাত আর পবিত্রগঞ্জরা গঞ্জরা আহাজাব ছয় পাওয়া যায় উম্মাহাতুল মিনিন যে নবীদের স্ত্রীগণ মুমিনদের মা তো মুমিনদের মায়ের যখন ফতোয়া তার আমল যখন আছে এটাই যে দেখে দেখে পবিত্র কোরআন পাঠ করতে পারবে বা তিনি পাঠ করতেন তো এখানে তো আর কোনো দ্বিমত থাকে থাকেই না আসেন দ্বিতীয় বিষয় সই বুখারি পাঁচশো বিরানব্বই নাম্বার অধীনে ইমাম বুখার রহমহল্লা একটা তালিকা অধ্যায় রচনা করেছে যেটা জাকওয়ান তিনি আম্মাজান আইসর উদ্দালন একজন দাস তিনি কি করতেন আম্মাজানকে যখন সলত আদায় করতেন তিনি দেখে দেখে পবিত্র করান পাঠ করতেন এই বর্ণনাটি পাওয়া যায় তো এই বর্ণনা অনেকে বলতে চাইছেন এটা তো সৈব বুখারিতে সনদ নাই যে সনদ সৈব বুখারিতে না থাকলে কি হবে স্পষ্টভাবে মুস্তাকাল হাকেমে এই হাদিসের সহি সনদ বর্ণনা আছে ইমাম হাজার আজকালিনী রহমাহুল্লাহ তিনি স্পষ্ট হয়ে সনদটা উল্লেখ করেছেন তাগলিকুত তালিক যেটা সে বুখারি প্রত্যেকটা তালিক কেনে স্বতন্ত্র গ্রন্থ দ্বিতীয় খণ্ডের দুইশো একানব্বই পৃষ্ঠাতে তিনি এটা নিয়ে এসেছেন যেটা সে বুখারির ছয়শো বিরানব্বই নম্বর হাদিসের অধীনে জাকওয়ান থেকে বর্ণনা পাওয়া যায় যে আমাজান আইসার রদুল্লাহ আনাকে নিয়ে যখন সলাত আদায় করতেন সেই সময়তে দেখে দেখে পবিত্র কোরআনকে পাঠ করা হতো তো এই সার্বিক তথ্য বা সার্বিক জিনিস দিয়ে আমরা এটাই দেখতে পাই যে না কোনো ইমাম যদি চাই সে দেখে দেখে পবিত্র করার পাঠ করতে পারে এটা জায়েজ এটাকে মাকরু হারাম বলা এটা উচিত নয় যেটা জায়েজ সেটাকে জায়জই বলতে হবে যেটা হারাম সেটাকে হারাম বলতে হবে তারপরেও আমরা একাধিক জায়গায় দেখি যে জাকওয়ানের এটা সহি সনদে বর্ণনা আছে এই বর্ণনাটি বাইহাকির হাদিস মা তিন হাজার তিনশো ছেষট্টি এবং আরও অনেক জায়গাতে এই বর্ণনা পাওয়া যায় তো সার্বিকভাবে আপনাদেরকে এতটা বোঝানোর চেষ্টা করলাম যে না অবশ্যই ইমামের পেছনে যদি কেউ সুরা মানে ইমামের পেছনে বা কোনো মুক্তাদি যদি চাই সেও কোরআন দেখে দেখে মিলে নিতে পারে লাইফ টাস্কে প্রবলেম হচ্ছে বারবার এটাকে নামাতে হচ্ছে এই জন্য তো এটা বারবার মানে এটা থেকে বোঝা যায় তাছাড়া ইমাম হাসান বাসরি ইমাম মাহমাদ আতাবিন আবিরা বা এদেরও একটা ফতোয়া বা মত পাওয়া যায় যে তারা মানে কেউ যদি দেখে দেখে কোরআন পাঠ করবে মনে করতে কোনো ইমাম বা কোনো মুক্তাদি যদি ইমাম সাহেব পাঠ করছে আর মুক্তাদি পেছন থেকে মেলাবে এটাকে জায়জ মনে করতেন এই সমস্ত আসারগুলো মুসানাব ইবনা বিষয়বা হাদিস নাম্বার সাত হাজার দুইশো চোদ্দো থেকে সাত হাজার দুইশো একদম ছাব্বিশ পর্যন্ত বেশ কিছু আসার নিয়ে আসা হয়েছে যে তাবিরাও জায়জ মনে করতেন তো সার্বিকভাবে আমরা কথা বলতে চাই যে মুক্তাদি হোক আর ইমাম সাহেব হোক নামাজরত অবস্থায় কোরআনকে দেখে মিলিয়ে নেওয়া বা কোরআন দেখে দেখে পাঠ করা এটা জায়েজ এটা জায়েজ এটা মাকরু বা হারাম এমন কিছু নয় আনাস রদিয়াল আনহা আনহু তিনি হচ্ছে আল্লাহ মোহাম্মদ সাল্লাহ সাল্লামের কে দশ বছর তিনি অজুর পানি দিয়েছিলেন বর্ণনা পাওয়া যায় আল্লাহ সাল্লামের একজন খাদেম তিনি তিনি তিরানব্বই হিজুরিতে মৃত্যুবরণ করেন তার দাস মানে আনাস রদুল্লাহ যখন সলাত আদায় করতেন তার দাস পেছনে দাঁড়িয়ে থাকত পবিত্র কোরআন নিয়ে আর সঙ্গে সঙ্গে যখন আনাস বিন মালিক রদিল্লাহ যদি কোনো টুটি বিচ্ছুটি করতেন কিরাতে বা ভুলে যেতেন পেছন থেকে তিনি তখন শুধরে দিতেন ধরিয়ে দিতেন মানে যেটাকে লুকমা বলা হয় তিনি কোরআনের মুসাফ দেখে তিনি দেখে দেখে তাকে শুধরে দিতেন এই বর্ণনা পাওয়া যায় মুসান্নাফ বিষয় বা হাদিস নাম্বার সাত হাজার দুইশো বাইশ তো সার্বিকভাবে এতগুলো আমরা তথ্য দিলাম প্রথম চার মাঝের মধ্যে তিন মাঝহাব একমত ইমাম আবনীপার একজন উস্তাদ দুজন ছাত্র একমত তারপরে আমরা নিয়ে এসেছিলাম যে ইমাম হাসান ইমাম মোহাম্মদ আতা বিনা আবিরাবা এরাও বলছে না জায়েজ আমরা আয়েশা রদিয়াল্লাহ স্বয়ং তার নিজের আমল আছে তিনি পাঠ করতেন তার গোলাম জাকওয়ান তিনিও পাঠ করতেন দেখে দেখে তারপর আমরা দলিল প্রমাণ আরও নিয়ে এসেছি যে আনাস রদিয়াল্লাহ তিনিও পাঠ করতেন যখন পড়তেন তার পেছনে তার গোলাম সেটাকে দেখে দেখে মিলাতেন তো এতগুলো দলিলের আলোকে বোঝা যায় আরও কয়েক মানে কিছু কিছু দলিল দেওয়া যেতে পারে যেগুলো আলোকে বোঝা যায় যে না অবশ্যই ইমার পেছনে হোক ইমাম দেখে দেখে কোরআন যদি পাঠ করতে চায় পাঠ করতে পারে বা মুক্তার ইমাম সাহেব এমনি কিরাত করছে কোনো মুক্তা যদি কোরআনটাকে হাতে নিয়ে যদি মানে মিলাতে চায় মিলাতে পারে যেটা সৌদি আরবে আপনার এমল এখন পর্যন্ত পৃথিবীতে বিদ্যমান তাই কেউ কেউ বা নিছক ইজমাত দাবি করছে না এই মাসলার প্রতি ইজমা আছে যেটা জায়জ নয় ইজমা আছে ইজমা কাকে নিয়ে করলেন ভাই হিজমা কি ঘরের মধ্যে থেকে আপনারা করেছেন ইমাম আহমেদ বিন হাম্বাল ইজমা থেকে বাতিল ইমাম শাফি বাতিল ইমাম মালিক বাতিল ইমাম মোহাম্মদ বাতিল ইমাম কাজী ইউসুফ বাতিল আতা বিন আবিরবা বাতিল হাসান বাসরি বাতিল ইজমা থেকে সব এরা ইজমা ইজমা থেকে বাতিল পড়ে গেল তো আপনারা কাকে নিয়ে ইজমা করলেন আশ্চর্য হয়ে গেলাম তিন নম্বর পয়েন্ট এখানে হচ্ছে এটা যে আমাদের সেই ভাইয়েরা যারা বিরোধিতা করছে তারা কিছু কিছু দলিল উপস্থাপন করছে কিছু আম দলিল উপস্থাপন করছে আমি বেশ কিছু ভিডিও এবং আর্টিকেল দেখলাম তাদের পক্ষ থেকে এবং আমি হেদায়া দেখলাম যে ইমাম আবনিবার পক্ষে কি দলিল পেশ করা হয়েছে তারা কিছু আম কিছু দলিল পেশ করেছে উদাহরণস্বরূপ তারা বলছে যে সৈবুখারি সাতশো চল্লিশ নম্বর হাদিস আল্লাহ বলেছেন নামাজ যখন দাঁড়াবে বাম হাতে পরে ডান হাত রাখবে তো বাম হাতে পরে ডান হাত রাখতে হবে নামাজের এটা একটা বিধান তো এখানে কোরআন ধরলে এই বিধানে পুরো আমল করা যায় না সই হাদিস হাদিসনের পঞ্চাশ আলাসুল বলেছে দৃষ্টি থাকবে সিজদার স্থানে তো কোরআনের দিকে দৃষ্টি দিচ্ছে এটাও ঠিক হচ্ছে না আবার একটা হাদিস নিয়ে এসেছি আমাদের আইসা রদিয়াল আনহা থেকে যে তিনি বলেছেন আল্লাহ রসুলকে বলতে শুনেছেন যে নামাজের মধ্যে এদিকে ওদিকে তাকানো উচিত নয় তো এই ধরনের কিছু আম দলিল নিয়ে এসে খাস মশালাকে তারা রদ করার চেষ্টা করছে তবে এটা সকলেই জানে যে আম মশালার সঙ্গে মানে আমের সঙ্গে খাসের যদি টক্কর লেগে যায় তো খাসটা প্রাধান্য পায় আমাদের আইসাই হাদিস বর্ণনা করছেন নামাজের মধ্যে এদিক ওদিকে তাকানো জায়জ নয় আবার আইসা রদিয়াল আনহা নিজেই এবং তার মানে গোলাম জাকওয়ান তারা উভয়েই তারা পবিত্রগণ দেখে দেখে পাঠ করতে অবশ্যই তাদের এই মানে ইস্তেদালাল এটা বাতিল হয়ে যায় ওসুল হাদিস ওসুল ফিকের দৃষ্টিকোণ থেকে আসেন তারপর আমরা কিছু দলিল পেশ করি যেখান থেকে তারা বোঝাতে চাইছে যে নামাজে হাত বাঁধা একটা বিধান কিন্তু কোরআন পাঠ করলে দেখে দেখে এ বিধান রহিত হয়ে যায় বা আমল হচ্ছে না নামাজে এদিক ওদিক দৃষ্টি দেওয়া উচিত নয় অথবা এ ধরনের কিছু জিনিস তারা নিয়ে আসছে আমরা সেগুলো জবাব দেওয়ার জন্য কিছু হাদিস আপনার সামনে পেশ করব যে নামাজের মধ্যে কি কি কর্ম জায়েজ আল্লাহ রসুল কী কী কাজ করেছেন নামাজের তাকবির তাহরিমার পরে কি কি কাজ বিশ্বনবী করেছেন প্রথম এক নম্বর পয়েন্ট যে নামাজের মধ্যে বিশ্বনবী মোহাম্মদ সাল্লাম একটা শিশুকে তিনি কোলে নিয়েছেন সিজদার সময় সাইডে রেখেছেন আবার তিনি সিজদা থেকে উঠেছেন আবার কোলে নিয়েছেন তার মানে বোঝা গেল যে নামাজের মধ্যে কোনো জিনিস ধর মানে যদি জরুরত হয় ধরতে পারে এ বর্ণনা আছে সৈ বুখারি হাদিস নাম্বার পাঁচশো ষোলো এবং সৈ মুসলিম হাদিস নম্বর পাঁচশো তেতাল্লিশ সোনান আবু দাউদ হাদিস নম্বর নয়শো সতেরো সোনান দারমি হাদিস নাম্বার এক হাজার চারশো তার মানে নামাজের মধ্যে আল্লাহ থেকেই প্রমাণিত আছে আপনারা বলছেন হাত রাখতে হবে হাত রাখাটা মানে হাত রাখাটা কোরআন যদি হাতে ধরে তাহলে হাত রাখা এ বিধানটা আমল হচ্ছে না তো আল্লাহ সাল্লাহ তো নামাজের মধ্যে একটা শিশুকে কোলে তুলেছে এ বর্ণনা পাওয়া যায় তো যাই হোক আমরা আরও কিছু দলিল পেশ করছি যাদের এতেই ক্ষান্ত নন তার জন্য আরেকটি দলিল আরেকটা দলিল হচ্ছে সালাতের মধ্যে মানে সালাতের মাঝে মুসল্লিদের সামনে দিয়ে অতিক্রম যদি কেউ করে সেক্ষেত্রে একজন মুসল্লি বাধা প্রদান করতে পারে আপনারা অনেকে জানেন নামাজে আমি দাঁড়িয়ে আছি কেউ যদি সামনে দিয়ে চলে যাই তাকে বাধা প্রদান করা এটাও শরীর জায়জ করেছে এর দলিল আছে সৈ বুখারি হাদিস নাম্বার বারোশো এগারো আপনারা এই সৈ বুখারি হাদিস নম্বর নয়শো পাঁচ সৈ মুসলিম হাদিস নাম্বার পাঁচশো পাঁচ আবুদাউদ হাদিস নাম্বার ছয়শো সাতানব্বই এবং নামাজত অবস্থায় যদি কোনো সাপ বিছুতা যদি আপনার সামনে চলে আসে সেক্ষেত্রে সাপ বিছুতা মারারও বিধান ইসলাম আমাদেরকে দিয়েছে যেমন এর দলিল আছে সোনান আবু দাউদ হাদিসমা নয়শো একুশ সোনান নাসাই হাদিসমা বারোশো দুই সোনান তিরমিজি হাদিসমা তিনশো নব্বই সনিবনু মাজা হাদিসমা বারোশো পঁয়তাল্লিশ আমি জাস্ট এটা দলিল ক্যাম্প করতে চেষ্টা করছি যে তারা আম কিছু দলিল নিয়ে এসেছে যে নামাজের মধ্যে বাম হাতে পরে ডান হাত রাখতে বলেছে কিন্তু কোরআন হাত দিলে তো এ বিধান থেকে দূরে চলে যাচ্ছে বা দৃষ্টির বিষয়টা যে দৃষ্টি দিতে বলেছে আল্লাহ রসুল তো দৃষ্টি তো ওখানে থাকছে না কোরআনের দিকে দৃষ্টি থাকছে তো বিশ্বনবী সলাতের মধ্যে এই কর্মগুলো করেছে এগুলো থেকে প্রমাণ এটাই হয় যে না জরুরাত হলে এমন কিছু করা যেতে পারে আরেকটা দলিল যে প্রয়োজন তো ঘুমন্ত ব্যক্তিকে চিমটি কাটা যেন আইসার রদি আল্লাহ তালা তিনি হাদিস বর্ণনা করছেন যে তিনি যেন একদিন শুয়ে আছেন নামাজ মানে শুয়ে আছেন বিশ্বনবী সলাত আদায় করছেন আল্লাহ যখন সিজদে যেতেন আম্মা যেন আইসাহেব পায়ে একটু চিমটি দিতেন যেন সে পাটাকে সরিয়ে নেয় তো আল্লাহ সঙ্গে সঙ্গে সিজদা দিতেন তো নামাজের মধ্যে তিনি চিমটি দিয়েছেন এটাও বর্ণনা পাওয়া যাচ্ছে সৈব খারি হাদিস নাম্বার বারোশো নয়ে আটটা আছে যে সলাতের মধ্যে আল্লাহ সুলাকুদা সালাত আদায় করছিলেন এমতো পরিস্থিতিতে ফেরেস্তা জিবরেল এসে বলছে যে আল্লাহ আপনি পায়ে যে জুতা পরেছেন এই জুতাতে নাপাকি আছে আল্লাহ সঙ্গে সে নামাজ অবস্থায় জুতোকে খুলে দিয়েছে অনেক সাহাবি তারাও খুলে দিয়েছে নামাজের মধ্যে মানে জরুরত থাকলে এইসব কর্মগুলো করা যায় সৈবুখারি বুখারি সোনান আবুদত হাসনা ছয়শো পঞ্চাশে এই বর্ণনাটা আছে আট নম্বর পয়েন্ট যে থুতু নিক্ষেপ করা যদি কোনো খারাপ চিন্তা আসে আল্লাহ বলেছে তোমরা ডান দিকে নয় বাম দিকে পায়ের নিচে তোমরা থুতু নিক্ষেপ করবে এ বর্ণনা পাওয়া যায় সহি মুসলিম হাদিস নাম্বার তিন হাজার আট সোন আবু দাউদ হাদিস নাম্বার চার হাজার আটাত্তর তো এগুলো থেকে প্রমাণ হয় যে নামাজের মধ্যে এই কর্মগুলো করা যায় আরও বেশ কিছু কর্ম আছে যে নামাজরত অবস্থায় করা যায় নয় নম্বর পয়েন্ট যে সালাতে পোশাক ঠিক করা এই ব্যাপারে আলী রদুল্লাহ তিনি বলছেন মানে আলী রদুল্লাহ যখন সালাতে দাঁড়াতেন তখন তার ডান হাতকে বাম হাতের কবজির ওপরে রেখে দিতেন কাপড় ঠিক করা বা চুলকানো ব্যতীত তিনি রুকুতে যাওয়া পর্যন্ত সর্বদাই এরূপ করতেন ইবনু আব্বাস রদিয়াল্লাহ আনহু তিনি বলছেন মানুষ সালাত আদায় করা অবস্থায় তার শৈলের জন্য ইচ্ছে অনুপাতে সাহায্য গ্রহণ করতে পারে তার মানে এই দুটো আসার থেকে এটাও প্রমাণিত হয় দুটো দলিল হচ্ছে আলীর সূত্রে যেটা আছে সেটা হচ্ছে মুসানাফিব নাবি সাহেবা হাদিস নাম্বার তিন হাজার নয়শো চল্লিশ এবং এটা তালিকাত হিসেবে এসেছে সেবুখালি দ্বিতীয় খণ্ডের আঠান্ন পৃষ্ঠা এবং এ ব্যাপারে আরও একাধিক জায়গাতে বর্ণনা পাওয়া যায় আরও কিছু আছে যে সালাতে কোনো কিছু হলে পুরুষ সুবানাল্লাহ বলবে মানে আর মহিলারা হাতে চপাঘাট করবে বা তালি দেবে এ বর্ণনা পাওয়া যায় যে যদি কোনো ব্যতিক্রম ভুল হয়ে যায় লুকমা দেওয়ার ক্ষেত্রে কথা বলা এক্ষেত্রে বর্ণনা পাওয়া যায় এ বর্ণনাটা আছে একাধিক জায়গাতে বর্ণনাগুলো পাওয়া যায় আরেকটা আছে যে প্রয়োজনে ডানে কিংবা বামে তাকানো ডানে কিংবা বামে তাকানো আপনারা বলছেন যে কোরআনের দিকে তাকাচ্ছে কিন্তু ওই লক্ষ্য করছে না আল্লাহ সুমাম থেকে একটা হাদিস সম্পূর্ণ আপনাদেরকে সে পড়াই জাবের বিন আবদুল্লাহ রদাহু বলছেন তিনি বলছেন একদা রসুল সাল্লা সাল্লাম রোগে আক্রান্ত হলেন তখন আমরা তার পেছনে সালাত আদায় করলাম এমত অবস্থায় তিনি বসে বসে সালাত আদায় করছিলেন আর রদ রদাহু মানুষদের তাকবির শোনাচ্ছিলেন অথবা রসুল সাল্লাহ সাল্লাম আমাদের দিকে ফিরে তাকালেন দেখেন নামাজের মধ্যে তিনি ফিরে তাকালেন ফিরে তাকালেন আর দাঁড়ানো অবস্থায় দেখতে পেয়ে বসার জন্য ইশারা করলেন অতবার আমরা রসুল সাল্লাহ সাল্লামের সাথে বসে বসেই সালাত আদায় করলাম সেই মুসলিম হাদিস নম্বর চারশো তেরো সোনা নাসাই হাদিস নম্বর এক হাজার দুইশো ইবনু মাজা হাদিস নম্বর বারোশো চল্লিশ সাহাল বিন সাদ থেকেও একটা হাদিস বর্ণনা আছে যে অতবার লোকদের জামাতে সালাত আদায় কালে রসুল সাল্লাহ সাল্লাম আসলেন তারপর কাতারে গিয়ে দাঁড়িয়ে গেলেন তখন লোকজন হাতে তালি দিতে শুরু করলেন আবু বকর তালাহন সালাত অবস্থায় সালাতরত অবস্থায় পেছনে ফিরে তাকালেন আবু আকরদুল্ল তালন সালাতরত অবস্থায় পেছনে ফিরে তাকালেন কেন দেখছে সকলে তালি দিচ্ছে এই জন্য পেছনে মানে দৃষ্টি দেখে পেছনে দিয়েছেন তিনি ফিরেছেন লোকজন অতিমাত্রায় হাততালি দিতে তিনি পিছনে ফিরে রসুল সাল্লামকে দেখতে পান সে বুখারি হাদিস নম্বর ছয়শো চুরাশি সৈ মুসলিম হাদিস নম্বর চারশো একুশ এবং সৈ খুজাইমা হাদিস নম্বর ষোলোশো তেইশ তার মানে বোঝা যায় যে নামাজত অবস্থায় মানে পেছনে তাকিয়েছিলেন এ বর্ণনাটা পাওয়া যায় তো আমি মূল খণ্ডন করছি হচ্ছে এটা যারা আম দলিল দিয়েছে যে নামাজে হাত বাঁধতে হবে এই জন্য কোরআন ধরা যাবে না দৃষ্টি ঠিক জায়গাতে রাখতে হবে এই জন্য কোরআন ধরে পড়া যাবে না এগুলো যে নিচ্ছক মানে স্থলতের মধ্যে নাহলে পঁচিশটা কর্ম জায়েজ আছে যেটা ফিকের কিতাবে হাদিসের গ্রন্থে মজুদ আছে আরও কিছু দেখেন যে কোনো ব্যক্তি যদি নামাজত অবস্থায় সালাম দেয় আল্লাহ রসুল বলেছেন তাকে ইশারা দিয়ে ইশারা দিয়ে সালামের উত্তর দেওয়াটাও জায়েজ এই মর্মে সেই সুনান আবু দাউদ হাদিস নয়শো সাতাশে বর্ণনা পাওয়া যায় নামাজত অবস্থায় যদি কেউ সালাম দেয় তাকে মুখ দিয়ে উচ্চারণ না করে তাকে ইশারা করার মাধ্যমে সালামের উত্তর দেওয়া এটা যাবে আরও কিছু দলিল প্রমাণ পাওয়া যায় যার আলোকে বোঝা যায় যে না যে আল্লাহ মোহাম্মদাম সলাত আদায় করছিলেন একদিন বিশেষ করে চন্দ্র সূর্য চন্দ্রগ্রহণের সলাৎ এমতো অবস্থায় তিনি যখন সিজদা দিলেন সিজদা দেওয়ার সময়তে কিছু ধুলি বালিকণা আছে আল্লাহ তখন ফুক দিলেন ফু দিয়ে ধুলিটাকে সরিয়ে দিলেন তো এই বর্ণনা পাওয়া যায় সুনান আবু দাউদ হাসমার একশো চুরানব্বই এবং মুসনাদে আহমদেও আছে বা হাকিতে বিভিন্ন জায়গাতে হাদিসগুলো বর্ণনা আছে সাতের মধ্যে যদি হাঁচি আসে তো হাঁচির তে সেই সময়তে আলহামদুলিল্লাহ পড়া এই বর্ণনাও পাওয়া যায় কিন্তু কেউ জবাবে কিছু বলবে না তবে আলহামদুলিল্লাহ পড়া যায় সালান তিন চারশো চার বর্ণনা আছে আর সালাতের মধ্যে যদি কোনো ভালো সংবাদ যদি আপনার কর্ণে যদি আসে বা কোনো ভালো কিছু যদি আলামত আপনার কাছে আসে সেক্ষেত্রে আলহামদুলিল্লাহ একাকি আপনি পড়তে পারবেন এ বর্ণনা পাওয়া যায় সেই বুখারি হাদিস নাম্বার ছয়শো চুরাশি সেই মুসলিম হাদিস নাম্বার চারশো একুশ আমি সম্পূর্ণ হাদিসগুলো মূল টেক্সটগুলো পড়ছি না কেন আলোচনা লম্বা হয়ে যাবে জাস্ট আমি মাসালাগুলো বর্ণনা করছি রেফারেন্স ভিত্তিক আপনার যারা চেক করতে চান চেক করে নিতে পারেন প্রয়োজনে সালাত আদায়কারীর সঙ্গে কথা বলা বা তাকে জিজ্ঞাসা করা কিছু জিজ্ঞাসা করা যায় এমন একটা হাদিস শোনাই জাবের বিন আবদুল্লাহ রদুল্লাহ তাল্লাহর একটা ঘটনা ঘটনা আছে যে রসুল সাল্লাম যখন তাকে বানি মুস্তা মুস্তালিক গোত্রের নিকটে প্রেরণ করছিলেন জাবের রদিলতালাহ সেখান থেকে রসুল সাল্লাহ সাল্লামের নিকটে আসলেন তখন তিনি সালাত আদায় করছিলেন তিনি রসুল সাল্লামের সঙ্গে কথা বললেন কিন্তু রসুল সাল্লাহ সাল্লাম তার কথার উত্তর না দিয়ে তাকে হাতের ইশারা করে সেখানে অপেক্ষা করতে বললেন মানে আল্লাহ সাল্লাম সালাত আদায় করছেন আর হজর জাবির বিন আবদুল্লাহ রদুল্লাহ সে বিশ্বনবীর সঙ্গে কথা বলছেন আল্লাহ তার প্রশ্নের উত্তর না দিয়ে জাস্ট শুধু ইশারা করলেন মানে হাত দ্বারা ইশারা করলেন যে তুমি ওখানে থাকো এ বর্ণনা পাওয়া যায় যে নামাজের মধ্যে ইশারা ইশারা করতে বলে কাউকে থামিয়ে দেওয়া অনুরূপ আসমা রদিয়াল তালাহুর থেকে একটা হাদিস বর্ণনা পাওয়া যায় যেটা আয়সা রদিয়াল তালাহার একটা ঘটনা যে হাদিসটা বললাম এটা আছে সই মুসলিম হাদিস না পাঁচশো চল্লিশ আয়সা রদিল্লা আন্নার নিকটে আসমা যখন সূর্য মানে গ্রহণ লেগেছিল সেই সময়তে কিছু লোকজন দাঁড়িয়ে সালাত আদায় করছিল আমাজন আয়সা দাঁড়িয়ে সালাত আদায় করছিলেন অতবার আসমা রদিল্লা তালাহু বললেন মানুষের কি হয়েছে তখন তিনি সই হাত দ্বারা আসমানের দিকে ইশারা করলেন তার মানে আমাদের আয়সা রদিয়াল্লাহ আল্লাহ সালাত আদায় করছেন আর আসমা রদিয়াল্লাহ তাল্লাহ তিনি এসে আমাজানের সামনে নামাজত অবস্থায় বলছে যে মানুষজনে কি হয়েছে তারা এমন করেছে কেন আমাজান আয়সা রদিয়াল্লাহ তাল্লাহা তিনি সালাতরত অবস্থায় আসমায়ের দিকে হাতের আঙুলটা তুলাল তুললেন মানে বোঝালেন যে সূর্যগ্রহণ বা চন্দ্রগ্রহণ এমন কিছু ঘটেছে তো এটা বর্ণনা পাওয়া যায় সে বোকারি হাদিস নাম্বার এক হাজার তিপান্ন সেই মুসলিম হাদিস নয়শো পাঁচ তো আমরা এই ধরনের অনেকগুলো বর্ণনা পেশ করতে পারি যে স্বাভাবিকভাবে নামাজের মধ্যে না হলেও পঁচিশটার অধিক কর্ম আছে যেগুলো জায়েজ এমনকি দৃষ্টি ফিরে তাকানো যেটা আবুকরদালন তাকিয়েছেন হাতে ইশারা করা যেটা আমাজান আয়েশা থেকে প্রমাণিত বিশ্বনবী আমাজান আয়েশাকে চিমটি দিয়ে তার পাটাকে সরিয়ে দিতেন এই বর্ণনা পাওয়া যাচ্ছে নামাজে তো সিজদা দেশ মধ্যে যে ধৌলি বালিকোনা থাকে সেখানে ফুক দেওয়ার কথা বর্ণনা পাওয়া যাচ্ছে একাধিক জায়গাতে একাধিক বর্ণনা আমাদের আছে তার মানে এ থেকে প্রমাণিত হয় যে তাদের আম যে দলিলগুলো দিয়েছে সমস্ত মস্তদগুলি খণ্ডন হয়ে যায় সর্বোপরি কথা এটাই শেষ কথা যেটাকে বলা হয় অ্যান্টিভেনাম জবাব জবাব হচ্ছে এটা চার মাঝাবের তীর ইমাম একমত যে পড়া জায়েজ ইমাম আবু হানিবা রহমাউল্লাহ বলেছে না জায়েজ কিন্তু তার ছাত্র ইমাম মোহাম্মদ ইমাম কাজী ইউসুফ রহমাউল্লাহ বলেছে জায়েজ আতাবিন বিন আবিরবা বলেছে জায়েজ তো এখানে আপনারা ইজমত দাবি ভিত্তিহীন দুই নম্বর এটাকে মাকরু ফতোয়া দিয়ে সালাবদেরকে সালাবদেরকে মাকরু হারাম মানে তাদের ফতোয়াকে বাতিল করা এটাও একটা বাতিল কেননা চার মাজাব যদি হক হয় তো তিন মাঝের ফতোয়া তো আছে পক্ষে আপনারা কেমন মুস্তা মুস্তাহিদ হয়ে এখন আপনারা এই মত পোষণ করতে চাইছেন যাই হোক সর্বোপরি কথা এতটাই যে আপনার হেদায়া প্রথম খণ্ড একশো এগারো পৃষ্ঠা বাবুল কিরাত অধ্যায় পড়েন স্পষ্ট মজুদ আছে যে ইমাম বা দুজন ছাত্র তাদেরও মত ছিল এটা আলহামদুলিল্লাহ আর কোনো জবাব লাগে না কিছু কিছু ব্যক্তি বলছে যে আল্লাহ সাল্লাম থেকে প্রমাণ দেন যে তিনি দেখে দেখে কোরআন পাঠ করেছে এই ভাই আল্লাহ সুলের আমলে কি দরকার তিনি তো তার উপরে কোরআন অবতীর্ণ হয়েছে কোরআনের হাফেজ তার কি দরকার কোরআনটাকে দেখে দেখে পাঠ করা যারা কোরআনের দুর্বলতা ছিল বা যারা কোরআনটাকে দীর্ঘক্ষণ ধরে পড়তে চেয়েছে তারা পবিত্র কোরআন দেখে দেখে পড়েছে তার বর্ণনা সাহাবি থেকে দিয়েছি সঙ্গে আম্মাজান আয়সা পড়তেন জাকন পড়তেন আনাসের আনাস দাস তিনি পড়তেন আতাবিন আবিরা বা হাসান বস্ত্রী এদের আমল দ্বারা আমরা প্রমাণ দিয়েছি এবং আপনাদের যে দলিল আমরা সেগুলোকে খণ্ডন করেছি এ থেকে প্রমাণ শেষ সিদ্ধান্ত এটা যে নামাজের মধ্যে যদি কেউ চায় কোনো ইমাম পবিত্র কোরআন দেখে দেখে পাঠ করতে পারে তবে এটা যে উত্তম করা উচিত এমন কিছু না তবে জাস্ট এটা জায়জ এটা জায়জ কোনো আপত্তি নেই করতে পারে কোনো মুক্তাদি যদি চাই কোনো ইমাম এমনি তিনি না দেখে পড়ছে মুক্তাদি যদি চাই দেখে দেখে তিনি এটাকে মিলাতেও পারেন এই ব্যাপারে সৌদি ফতোয়া বোর্ডে থেকে ফতোয়া এসেছে যেটা শেখ সোয়ালে আল ফৌজান দু সালে ফতোয়া দিয়েছিলেন ফতোয়া নম্বর উনসত্তর হাজার ছয়শো সত্তর আপনার এই ফতোয়াটা দেখতে পারেন এবং সৌদি আরবের অধিকাংশ ফতোয়া বোর্ডের এই ফতোয়া এই সিদ্ধান্ত যে না কোরআন দেখে দেখে মানে পাঠ যদি কেউ করে নামাজত অবস্থা এটা জায়েজ এটা মাকরু হবে না তো আমাদের আলোচনায় এতটাই বোঝানোর চেষ্টা করলাম আল্লাহ সুবান ওয়াতালা আমাদের এই আলোচনাগুলো আমরা শুধুমাত্র মানে কারো পক্ষে কারো বিপক্ষে নয় আমরা হকের পক্ষে কোরআন সুন্নার পক্ষে কোরআন সুন্নার দিকে যেটা বেশি যাবে আমরা সেটার পক্ষে আমরা মিজানুর রহমান আজারিকে ডিফেন্ড করছি এমনটা নয় ই মিজানুর রহমান আজারির সঙ্গে আমার অনেক বিষয়ে ইলমিক তেলাপ আছে তো যেখানে ইকতলাফ আছে আমরা ইকতলাফি রায় পেশ করব। যেখানে ইকতলাফি রায় নাই কিন্তু জোরপূর্বক একটা জায়েজ ফতুকের না জায়জ ফতুয়া দিয়ে উড়ে দেওয়ার চেষ্টা করবে আমরা সেখানে মুখ খুলব আমরা কোনো ব্যক্তি পূজারই নয় শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ হাফেজাহুল্লার কিছু টুটি বিচ্যুটি হয়েছিল আমরা জবাব দিয়েছি আমরা কোনো ব্যক্তি পূজারই নই শেখ মুজফর বিন মহাসেন হাফিজাহুল্লাহ তিনি ইয়াজুজ মাজুজ নিয়ে কিছু টুটি বিচ্ছুটি করেছেন আমরা তার জবাব দিয়েছি মানে আমাদের কাছে কোনো ব্যক্তি সে আব্দুর রাজ্জাক হোক মুজাফর বিন মহসেন হোক আর মিজেন্দুর রহমান আজারি হোক আর আমির হামজা হোক এটা আমাদের কাছে কোনো ব্যাপার নয় যেখানেই আমরা দেখবো যে না কোরআন সুন্নার বিরুদ্ধে কেউ একটু ফতোয়া দিয়েছে আমরা সেটাকে রদ করবো কোরআন সুন্নার আলোকেই আমাদের কারোর সঙ্গে জাতিগত কোনো আমাদের ইকতলাপ নেই আমাদের ইকতলাপ আছে ইলমি ইকতলাপ তাই ইলমি ইকতলাপ থাকলে আমরা ইলমি ইকতলাপকে কোরআন সুন্নার মানদণ্ডে সালাবদের মানদণ্ডে আমরা সেটাকে জবাব দিতে পারি এটা আমরা মনে করি এখানে কারো পক্ষে বিপক্ষে বা মিজানুর রহমান আজারি পক্ষে বলেছি এমনটি নাই যেটা কোরআন সুন্নার অনুকূলে আছে মিজানুর রহমান আজারি ফতোয়া ঠিক আমরা ঠিক বলেছি তাছাড়া তিনি মুখ মুখে ঢাকার বিষয়ে তিনি যেখানে যে কথা বলেছে আমরা কিছুটা দ্বিমত পোষণ করি তার অনেক ভাষা টুটি বিচ্ছুটি আমরা এখানে দ্বিমত পোষণ করি তবে এই মশলা আলহামদুলিল্লাহ তিনি যেটা বলেছেন এটা অবশ্যই কোন সন্না এবং সালাবদের অনুকূলে আছে তাই এটাকে নিয়ে বাড়াবাড়ি করা এটা উচিত নয় তারপরে যদি হয় ইনশাল্লাহ আমরা পরবর্তী সময়তে আবারও ভেনাম কিছু জবাব নিয়ে আসবো আজকে মতো আমরা এখানে বিদায় নিচ্ছি ওমা আলাইনা ইল্লাল বালাক আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ওবরাকাতহু